মনে করে কিছু সেদিনের কথা ভীম দেশ থেকে উড়ে এসেছিলাম হাজার হাজার মাইল এক দীর্ঘ রাত্রির টানায় তুমি ঠিক চিনেছিলে আমায় এসে দাঁড়িয়েছি তোমার অস্তিত্বের খুব কাছে শিশির ভেজা এক কুঞ্জ জমির অরণ্যে আমি তখন এক দীর্ঘ সেচ শিমুলের বৃক্ষ কুয়াশায় ঢেকেছিল আমার সবুজ আঙুল আর বিস্তৃত শাখা প্রশাখায় কেঁপে ওঠে অরণ্য হাওয়া জানি এভাবেই চেয়েছ তুমি এভাবেই তো সমুদ্র ঘুমোয় নিষিদ্ধ ঘুমের ছলনায় এইভাবেই তো গলে যায় বরফ তোমার বুকের নিভৃত ছায়া জানি কেন এসেছ একা অসময় এই বৃক্ষের শরীরে মুছে নিতে যত নিরুদ্দেশ প্রেম ঝরে পড়ে শরীরে তোমার ভেজা জল থেকে অভিমান ধুলো জমা কিছু কান্নার চাপা শব্দ পাথরের মতো শরীরেও জমে দাগ এইবার মুছে নাও এই বৃক্ষের শরীরে গেথে দাও সব দাগ সব দাগ মোছা শেষ হলে রাত শেষে ভোরের হাওয়ায় হাসি মুখে ফিরে যেও আবার উবে যাওয়ার আগে যেমন করে রোদ ছুঁয়ে হেসে ওঠে ভোরের শিশির